এই নরুদ্দিন মাহমুদ রহমতুল্লাহ আলাই একদিন শুয়ে আছেন রাত্রে স্বপ্ন দেখতেছেন রাসুল পাক সাল্লাহ সাল্লাম তার সামনে স্বপ্নে দেখতেছেন নুরুদ্দিন মাহমুদ রহমতুল্লাহ আলাই আল্লাহ রাসুল বলতেছেন দুজন ব্যক্তিকে সামনে দেখে দেখাতেছেন যে এই নুরুদ্দিন এই দুজন ব্যক্তি আমাকে উত্তপ্ত করতেছে এই চেহারা দুটো দেখে তাদের চোখের রং একটু ছিল কি নীল বর্ণের তার ঘুম ভেঙে গেল ভেঙে গেলে তিনি তাড়াতাড়ি উঠলেন আল্লাহ রাসুলকে স্বপ্নে দেখেছেন অনেক খুশ খবর উঠে উজু করে নামাজ পড়লেন কিন্তু তার শরীর ঘামিয়ে গেল এই জন্যে যে আল্লাহ রাসুল বলছেন দুটা লোককে দেখিয়ে এই দুটা লোক আমাকে উত্তপ্ত করতেছে আবার রাত্র গভীর হওয়ার কারণে ঘুম চলে আসলো আবার ঘুমালেন ওই রাত্রে আবার স্বপ্ন দেখেন আল্লাহ রাসুল ইসলাম তার সামনে আসছেন এবং বলতেছেন নরুদ্দিন এ দুটা লোক আমাকে খুব যন্ত্রণা দিতেছে তৃতীয়বারও একই অবস্থা আমার হলো নামাজ পড়ে জালালউদ্দিন রহমতুল্লাহ নামার একজন ব্যক্তি যিনি সত্যের তাবির করতে পারতেন ভালো তার কাছে ছিলেন আমি এরকম ইসলামকে তারা সামনে দেখে সবার কাছে বললে তার যে নিয়ামক অনেকটা অনেক সময় আর দেখা নাও করতে পারে কিন্তু তার এমন অবস্থা দেখেছেন জিনিসটা তিনি গোপনও রাখতে পারেন নাই তার সাথে যোগাযোগ করলে তিনি বললেন জালালউদ্দিন রহমতুল্লাহ বললেন নুরুদ্দিন বাদশাহ মহাদয় যে ভাবে হোক আসলে পাক সাল্লামের রজা শরীফ এদের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা এই জন্য আল্লাহ রাসুল তোমাকে এই স্বপ্ন দেখিয়েছেন তুমি তাড়াতাড়ি মদিনায় যাও বাগদাদ থেকে নুরুদ্দিন মাহমুদ রহমতুল্লাহ আলাই সলা পরামর্শ করে ষোলো হাজার স্বর্ণ নিলেন ষোলো হাজার স্বর্ণ সাথে যা দরকার সব কিছু নিয়ে মদিনাতে চলে গেলেন পনেরো দিন সফর করে মনেতে গিয়ে নরুদ্দিন মাহমুদ রহমতুল্লাহ আলাই এই ষোলো হাজার সৈন্যকে মদিনার চতুর্পাশে বেষ্টনে দিয়ে দিলেন বেষ্টনে দিয়ে ঘোষণা করে দিলেন সৈন্যদেরকে মদিনা শরীফের থেকে কোনো মানুষ যারা বের হতে না পারে তবে যদি কেউ ডুবতে চায় সে ডুবতে পারবে চতুর্পাশে ঘেরাও করে দিলেন তার একটি চিন্তা ওই দুটা লোক কারা তারা যারা আল্লাহ রাসুলকে কষ্ট দিতেছে উত্তপ্ত করতেছে তারা কারা তখন চিন্তা করলেন যে কি করা যায় তিনি তো আর সারা মদিনা শরীফ ঘুরে প্রত্যেক ঘর ঘোরা সম্ভব না তিনি বুদ্ধি করলেন যে সবাইকে আয়লান করে দিলেন যে মদিনাবাসীদেরকে আমি একদিন মেহমানদারি করাবো একবেলা মেহমানদারি করাবো এই জন্য সে একেবারে সারা মদিনার যত মানুষ হয়েছে প্রত্যেককে দাওয়াত দিলেন যে একটা লোক যেন এই মেহমানদারি থেকে মারুম না হয় অর্থাৎ গরু কাটতেছে রান্না করতেছে মানুষ খাইতেছে আসতেছে আর তিনি একেবারে প্রবেশ পথ থানার ঘরের প্রবেশ পথ একটা রাখছেন আর ওখানে তিনি বসে সবার সালাম নিতেছেন অর্থাৎ তার টার্গেট হলো ওই দুইটা লোককে আমি পাই কিনা এটা দেখার জন্য কারণ আল্লাহ রাসুলাম তিনবার যখন স্বপ্নে দুইটা লোককে দেখিয়েছেন তার চেহারা তাদের চেহারাগুলো আল্লাহ রাসুলের কাছে স্পষ্ট হয়ে আসে আসতেছে একেবারে বললো যে একলা আর কোনো মানুষ নাই দাওয়াত খাওয়ার মতো তিনি বললেন যে তোমাদের মধ্যে আর কেউ কি বাকি আছে কিনা সবাইকে নিয়ে আস যারা বাকি ছিল তাদেরকেও আনা হলো তারপরে নুরুদ্দিন মাহমুদ সে দুই ব্যক্তিকে দেখেন নাই এখন বললেন আর কেউ আছে কিনা না আর কেউ নাই সবার কাছে আবার এলাম করে দিলেন কোথায় কোনো ব্যক্তিরা আছে কিনা এই জিনিসটা তল্লাশি করার জন্য লোক এসে বলল বাদশাহ মহোদয় আমাদের এই মদিনা শরীফের পাশেই একখানা ছোট মসজিদ আছে এখানে দুজন দরবেশ থাকে এরা দিন দেশীয় অনেক বছর তিন চার বছর হয়ে গেছে এরা আল্লাহ দেনে থাকে মাঝে মধ্যে আল্লাহ রসুল ইসলামের কবর রজা শরীফ জেরক করতে যায় এরা কারো কিছু দাওয়াত খায় না বা নিজেদের খাওয়ায় নিজেরা খেয়ে থাকে বরং এরা মানুষকে আরও উপটুকুন দেয় বা সাহায্য সহযোগিতা করে নুরুদ্দিন মাহমুদ তাদেরকে খবর না দিয়ে কিছু সৈন্য সমন্ত নিয়ে অল্প কিছু মানুষ নিয়ে সেখানে তিনি গেলেন যাওয়ার পরে তাদেরকে ডাকার জন্য বললেন তারা মসজিদ থেকে বের হলো দেখলো যে একেবারেই পোশাক ভদ্র পোশাক পাগড়ি মাথায় সুন্দর চেহারা ওই সেই দুই ব্যক্তি সুবাহান আল্লাহ তিনি যে দুই ব্যক্তিকে খোঁজার জন্য আজকে মাসের উপরে অপেক্ষা করতেছেন মদিনা শরীফে তিনি দেখলেন এরেই সে দুই ব্যক্তি কিন্তু এত শরীফ মানুষ এত সুন্দর নামাজি মানুষ এদের তো সন্দেহ করার কোনো প্রশ্নে আসে না জিজ্ঞাসা করলেন এরা কারা না এরা খুব ভদ্র মানুষ বেশিরভাগ সময় তারা মসজিদে কাটায় অল্প সময় তারা বিভিন্ন মসজিদে যায় এবং আল্লাহ রাসুলের যাওয়া যায় জিয়ারত করতে যায় আবার মসজিদে চলে আসে মানুষের সাথে বেশি একটা মেলামেশা তাদের নাই বরং কোনো গরিব মানুষ আসলে তারা তাদেরকে স্বার্থ অনুযায়ী কী করে দান খরাত করে থাকে তাদেরকে সামনে এনে মসজিদের বাইরে এনে নুরুদ্দিন মাহমুদ বললেন তোমরা কারা এখানে তোমরা কি করো বলল আমরা হজ করার জন্য এসেছিলাম হজ পালন করে আল্লাহ ইসলামের রজা শরীফ জিয়ারত করে আমরা এখান থেকে চলে গেলে আবার কবে আসবো সেজন্যে রাসুসলামের মহাব্বতে আমরা এখানে অবস্থান করতেছি সময় হলে আমরা আল্লাহ রাসুলের কবর জিয়ারত করতে যাই রজা শরীফ জিয়ারত করতে যাই এর চেয়ে ভালো তো আর হতে পারে না শরীফ মানুষ ভদ্র মানুষ তো তোমাদের কাজ এ আল্লাহ আবাদত বন্দি করা আমাদের সাধ্য অনুযায়ী আমাদের সন্তানরা আমাদের জন্য টাকা পয়সা পাঠায় এরকম দিয়ে আমরা নিজেরাও খাই এবং ওদেরকে আমরা সহযোগিতাও করি সব কিছুই ভালো নুরুদ্দিন মাহমুদ রহমতুল্লাহ আলাই সন্দেহ দূর হলো না কিনা জানি একটা বড় ধরনের সন্দেহ ভিতরে কাজ করতেছে যেহেতু এই দুইটা ব্যক্তিকে আল্লাহ রাসুল স্বপ্নে দেখিয়েছেন যে এরা আমাকে উত্তপ্ত করতেছে নুরুদ্দিন মাহমুদ তাদেরকে বলল তাদের সাথে যে লোক ছিল যে ওনাদেরকে আপনারা এখানে রাখেন কিছু মানুষ নিয়ে মসজিদের ভিতরে ঢুকলো ছোট মসজিদ দেখলো যে কিছু পুরাতন অনেক পুরাতন কিছু বই কিতাবপত্র আছে তাদের এই পোশাক আশাক কিছু আছে সামান্য বেশি কিছু নাই কিছু কিছুই পেলেন না যে তার সন্দেহ দূর করবেন কিছুই পেলেন না তিনি অস্থির হয়ে গেলেন যে এই লোক দুটাকে পাইলাম তারা বলতেছে তারা ভালো কাজের জন্য আসছে হজ করতেছে আল্লাহ রাসুল সালামের রজা শরীফ জেহাদ করতেছে কিভাবে তারা উত্তপ্ত করে আল্লাহ রাসুলকে তখন একটু বাদশাহ তো চিকন কিছু বুদ্ধি থাকে বললো যে তোমরা জায়নামাজটা উল্টাও জানামাস উঠানো হলো দেখলো যে একটা সাটাইয়ের মধ্যে দুটা জানামাস সেখানে সবসময় তারা আমাদের বন্দি করে অজিফা কালাম আদায় করে সাটাই সরাও সাটাই সরা দেখলে মাটির একটা বড় একটা পাথর সেখানে সেট করা আছে হ্যাঁ বললো যে পাথরটাও সরাও তার সৈন্যরা পাথরটা সরাই দেখে যে একটা সুরঙ্গ পথ দেখা যায় ভিতরে একটা গর্তের মতো দেখা যায় ভিতরে একটা গর্ত এই গর্তের মধ্যে পাথর দিয়ে পাথরের উপর চাটাই দিয়ে সেখানে উপরে নামাজ দিয়ে সেখানে তারা বন্দী করে সন্দেহ আরো বেশি গুণগত হয়ে গেল বলল যে এই গর্ত কিসের ভিতরে তাদের কাছে গেল তোমরা কারা কেন এখানে আসছ কি করতেছ তোমরা যদি না বলো তাহলে শুধু তোমাদেরকে শুলিতে চড়েই মারবো না অঙ্গ প্রত্যঙ্গ কেটে টুকটা টুকরা করে তোমাদেরকে একবারে শাস্তি দিয়ে মারা হবে সত্যি কথা বলো ভয় পেয়ে গেল তারা ভয় পেয়ে চিন্তা করছে যে তাদেরকে যদি সত্য কথা বলে হয়তো তাদেরকে ছেড়ে দেওয়া হবে এরকম মনে করে এই তারা সত্য কথা বলতেছে যে আমরা আমাদেরকে পাঠানো হয়েছে কি জন্য যে আমরা যেন আখিরি নবী সাল্লাহ সাল্লামের রওজা থেকে আল্লাহ রসুল দেহ মোবারককে নিয়ে যদি আমরা ইহুদিদের কাছে দিতে পারি তাহলে তারা আমাদের উপরকম তো দিবে যা দরকার জীবনে তাই দিবে এই একটা প্রতিশ্রুতি দিয়ে আমাদেরকে পাঠাইছে জন্য আমরা এই কাজটা করার জন্য এখানে অবস্থান করতেছি আজকে তিন বছর কি করো কিভাবে যে মানুষ যখন ঘুমিয়ে যায় সব চলে যায় রাত্রিবেলা আমরা কিছু পরিমাণ মাটি কেটে কাটি এবং এগুলা জুড়িতে ভরে এই রাত্রে রাত্রে মদিনার অনেক দূরে এখানে নিয়ে মাটিগুলা ফেলে দিয়ে আসি মানুষের বিন্দু মাত্র সন্দেহ যেন না আসে আমাদেরকে প্রশিক্ষণ দিয়ে এখানে পাঠানো হয়েছে তো এখন বলতেছে যে গত এক সপ্তাহ থেকে আমাদের কাজ বন্ধ কেন যে আমরা চিন্তা করতেছি আরো আট দশ দিন কাজটা করলে এইভাবে কাজ করলে আমরা আসলে ইসলামের কাছাকাছি যেতে পারবো এমন সময় দেখি যে মনে হয় যেন মাটি চাপা আমাদের কাছে আসতেছে আকাশ থেকে আওয়াজ আসতেছে বিভিন্নভাবে ভয় পাওয়ার কারণে আমরা আপাতত কাজটা বন্ধ রাখছি ইউরোপের ইহুদি যারা রয়েছে তাদের একটা বড় চক্রান্তের কারণে এই লোক দুটাকে পাঠাইছে এই জন্যই যে আসলে পাঁচ আসলাম দুনিয়া থেকে হায়াতে জিন্দিগি শেষে মদিনা শরীফে রওজা শরীফে বিশ্রাম নিতেছেন যদি তারা এই কাজটা করতে পারতো আল্লাহ ইসলামের দেহ মোবারককে এখান থেকে নিয়ে যেতে পারত তারা এসে আবার বলতো তোমরা যে নবীর নবীকে নিয়ে এত কাজ করতেছ অত চিন্তা করতেছ রজাতে জেরতে আসতেছ এখানে কিছুই নাই প্রয়োজন আমরা খুঁজিয়ে দেখব এই প্রমাণ করার জন্য তারা এই কাজটা করার চেষ্টা করছে কিন্তু হায়াতুল নবী জিন্দা নবী সাল্লামের খাতিরে সাথে এই কাজ যে জীবনও করতে পারবে না তাদের তাদের অনুমান ছিল না তখন তারা এই অবস্থা যখন ধরা পড়ে গেল এই দুজনকে নিয়ে গেল নিয়ে গিয়ে মদিনাবাসীদের যারা দায়িত্বে ছিল তাদের কাছে বিষয়টা সব কিছু খুলে বলল যে আমি এই কারণে এখানে এসেছি তাদেরকে ধরে ফেলছি কি করা যায় তাদেরকে নিয়ে আল্লাহ রাসুসলামের এই অপদ গ্রহণের পাঁচশো পঁয়তাল্লিশ বছর পরে ঘটনাটা ঘটছে হ্যাঁ তো এই নরুদ্দিন মাহমুদ রহমতুল্লাহ আলাই মদিনা শরীফের আধা মাইল দূরে বড় একটা মাঠের মধ্যে বিশ হাত উঁচা করে বিশ হাত উঁচা করে একটা স্টেজ বানালেন মঞ্চ তৈরি করলেন তৈরি করে তাদের এই দুই ব্যক্তিকে দুই ইহুদিকে সে মঞ্চের মধ্যে উঠিয়ে শিকল দিয়ে ভালো করে বানলেন বেঁধে এলান করে দিয়ে মদিনাবাসীদেরকে মাঠে সবাইকে দাওয়াত দিয়ে নিয়ে আসলেন জুমার দিন ছিল জুমার খুদ্ায় তিনি দিলেন দিয়ে এই ঘোষণাটা দিয়ে দিলেন আমি তাদেরকে আজকে চূড়ান্ত বিচার করে দিব আপনারা সবাই উপস্থিত থাকবেন লোকদেরকে বলা হলো আপনারা তাদের মুখে শুনেন এই মঞ্চের মধ্যে তারা যে চক্রান্ত নিয়ে রাসুলের পাঁচ ইসলামের দেহ মোবারক এখান থেকে নিয়ে যাওয়ার জন্য যে এসেছে তাদের মুখ থেকে সবাই শুনল শোনার পরে সিদ্ধান্ত আলোচনা করে সিদ্ধান্ত হলো যে অল্প স্বল্প শাস্তি দিয়ে তাদেরকে মারা যাবে না যেহেতু রাসুল ইসলামের সাথে কি পরিমাণ একটা লোক বেয়াদবি করা একটা লোক সরাসরি দেহ ব্যবহার চুরি করার জন্য তারা এই হীনমন্যতা নিয়ে এখানে এসেছে তাদেরকে বলো তোমরা আর কিছু লাকড়ির ব্যবস্থা করো লাকড়ি এনে এই বিষ্ণা হাত স্টেজের নিচে লাকড়ি দিয়ে সবার সামনে আগুন দিয়ে এই তাদেরকে বাধা অবস্থায় তাদেরকে জ্বালিয়ে শেষ করে দিয়েছেন রবদিন মাহমুদ রহমতুল্লাহ আলাই এই যে বড় ধরনের একটা খেদমত করেছে এখন কি করা যায় সামনে যদি কেউ আবার এরকম চিন্তা করে এই জন্য নুরুদ্দিন মাহমুদ রহমতুল্লাহ আলাই এক হাজার মন সীসা ব্যবস্থা করে ইসলামের যেখানে রজা মোবারক এই চতুর্পাশে গর্ত করেছেন খাট করেছেন এই এক হাজার মন সীসা দিয়ে চতুর্পাশে এমনভাবে মাটির নিচে বেষ্টনী দিয়ে দিয়েছেন জীবনও কেউ যেন এই বেষ্টনী ভেদ করে এরকম কোনো চক্রান্ত আর করতে না পারে এখনো সেই সিসার বেষ্টনী দেওয়া আছে এক হাজার মন সিসার বেষ্টনী নুরুদ্দিন মাহমুদ রহমতুল্লাহ এই খেলমতটা করার পরে তিনি বললেন যে আমি আল্লাহ ইসলামের এই এতটুকু খেদমত করেছি আমার শেষ মুহূর্তটা আপনার যদি আমি যখন আমি ইন্তিকাল হয়ে যায় তোমরা আমাকে আল্লাহ রাসুলের রজার এক পাশে আমাকে একটু মাটি দেওয়ার ব্যবস্থা করো নুরুদ্দিন মাহমুদ রহমতুল্লাহ এই সফর শেষে চলে গেলেন বাগদাদে তিনি সেখানে যাওয়ার পরে তার হায়াত শেষ হলো ইন্তেকাল হওয়ার পরে তার ওসিয়ত হিসাবে তাকে কি তার দেহ মোবারক সেখানে নিয়ে যাওয়ার পরে মদিনা শরীফের একটু কাছেই তাকে সেখানে সমাহিত করা হয়েছে